দেখছো বিউটি এন্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি আশা করছি তোমরা খুব খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই সিজনে প্রচুর বিয়ে বাড়ি খেয়েছো নিশ্চয়ই আমিও প্রচুর বিয়ে বাড়ি খেয়েছি যারা অনেক বিয়ে বাড়ি খেয়েছো তারা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর এই বিয়ে বাড়ি খেয়ে খেয়ে আমার বিয়ে বাড়ি খেয়ে খেয়ে না সরি বিয়ে বাড়িতে মেকআপ করে করে আমার স্কিনটা ভীষণই ড্যামেজ হয়ে গেছে আর তোমাদেরও যদি হয়ে থাকে এই ভিডিওটা আজকে তোমরা দেখো শুধুমাত্র ড্যামেজ স্কিনের জন্য না যাদের স্কিন ভীষণই শান করেছে বা স্কিনে কোনো রকম প্রবলেম হয়ে থাকুক না কেন তারা সবাই দেখবে এবং সবাইকে দেখার জন্য ভিডিওটা বাট হেল্প হবে কিন্তু ড্যামেজ স্কিন বা স্কিনে যদি প্রবলেম হয়ে থাকে তাদের ভীষণই হেল্প হবে আজকের ভিডিওটিতে কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই নাইকার সিট মাস্ক এর আগে আমি আরো অনেক ধরনের সিট মাস্ক ইউজ করেছি বাট এটা আমি সত্যিই জানি না আজকে তোমাদের সাথে এটা একদম অনেস্ট রিভিউ শেয়ার করব তাই দেরি না করে তাহলে চলো তাড়াতাড়ি রিভিউটা আমি শেয়ার করে দিই তোমাদের সাথে নায়িকার কিন্তু একুশটা আলাদা আলাদা এই সেট মার্কস আছে যেমন আজকে আমি তোমাদেরকে ইউজ দেখাবো আমলা এবং পাপায়ার এই সেট মার্কসটি একুশটা আরও আলাদা আলাদা সেট আছে তোমরা নায়িকা স্টোরে গিয়ে দেখতে পারবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিতে পারবে নাইকাতে কিন্তু অনেক রকমের সিট মার্কস পাওয়া যায় আজকে আমি এটা ইউজ করব এবং এর পিছনে পুরো ডিটেলসে লেখা আছে যে কিভাবে ইউজ করবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না ইউজ করতে বাট কিরকম কাজ করে বা সত্যি কোনো কাজ করে কিনা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো একদম অনেস্ট রিভিউ হবে অবশ্যই এন্ড পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে তাদেরও হেল্প হয়ে যায় এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা অল টাইম পাবে লেটস গেট স্টার্ট তোমাদের স্কিন টাইপ বা স্কিন প্রবলেম অনুযায়ী কিন্তু যে কোনো একটি কিনে তোমরা এটা ইউজ করতে পারো এবং ইজি টু ইউজ বানানোর কোনো সমস্যা নেই তো যাদের হাতে খুব কম সময় থাকে তাদের জন্য আমি বলবো এটা একদমই বেস্ট এর ভিতরে সিরাম অ্যাপ্লাই করা আছে মনে হয় আমি আস্তে আস্তে একদমই খুলি অন্যান্য সিট মাস্কগুলো কিন্তু এরকমই একদম সিরামে পুরো ভর্তি থাকে এবং একদমই হালকা হাতে কিন্তু এটাকে খুলতে হবে বেশি টানা হিচড়া করলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে আর এটা পুরো ফেসের কাটিংয়ে কিন্তু করা আছে এই দেখো আর আমার ফেসে কিন্তু কিছু অ্যাপ্লাই করার নেই তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এবং আমি একটা ভুল করেছি যেটা আমার হেয়ারটাকে পুরোটা খুলে রেখেছি তো সিট মাস্কটার অ্যাপ্লাইয়ের সময় ভীষণই বিরক্ত করবে তো এটা দেখতে কিছুটা এরকম টাইপ এটা খুবই সাবধানে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে এবং এক্সট্রা যে সিরামটি আছে সেটা তোমরা হ্যান্ডে এবং পায়েতেও অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমাদের প্রবলেম আছে ড্রাই স্কিন বা ট্রান পরে আছে আর এক্সট্রা যেটা আছে সেটা হ্যান্ডে অ্যাপ্লাই করে নিতে পারো আর অবশ্যই এটা তোমরা রাত্রে শুতে যাওয়ার আগে অ্যাপ্লাই করো তাহলে অনেকটা সময় পাবে স্কিনকে প্যাম্পার করার আর এর ভিতরে একটাই থাকে এবং এর দাম হচ্ছে ওয়ান হান্ড্রেড তো সপ্তাহে এটা একবার ইউজ করা যেতেই পারে এর ভিতরে অনেকটা অয়েল আরও আছে হ্যাঁ, হ্যাঁ। আমি পনেরো মিনিট এটা ফেসে অ্যাপ্লাই করে রেখেছি এরপর এটাকে রিমুভ করছি দেখো আমি বলবো ইনস্ট্যান্টলি যদি তোমরা একটু ব্রাইট স্কিন চাও তো অবভিয়াসলি এই সেট মাস্ক তোমরা অ্যাপ্লাই করতে পারো ইজি টু ইউজ এবং যারা খুবই ব্যস্ত থাকো নিজেদের লাইফ নিয়ে আমি বলবো এটা তোমরা অনায়াসে ইউজ করো শুধুমাত্র তোমাদের স্কিন টাইপ অনুযায়ী এটা তোমাদেরকে চুজ করতে হবে এবং জাস্ট অ্যাপ্লাই করো রাত্রে শুতে যাওয়ার আগে এরপর কিন্তু কোনোভাবেই জল দিয়ে ধুয়ে নেবে না এটা রাত্রে মেখে বা অ্যাপ্লাই করে শুয়ে পড়বে সকালে উঠে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে মিনিমাম আমি পনেরো মিনিট মতো এই সিরামটা অ্যাপ্লাই করে তারপর আবারও পনেরো মিনিট ধরে ম্যাসাজ করলাম তো দেখো বন্ধুরা এটা অসাধারণ ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেয় যদি তোমাদের কোনো অকেশন থাকে তো সেক্ষেত্রে তোমরা দু থেকে তিন দিন আগে এটা কিনে অ্যাপ্লাই করবে এবং মাসাজ করবে তার একদিন পর থেকে কিন্তু রেজাল্টটা তোমরা পাবে এবং ইনস্ট্যান্টলি স্কিনে একটা গ্লো চলে আসবে এবং ডার্ক স্পটকে কিন্তু রিমুভ করতে ভীষণই হেল্প করে আমরা কিন্তু নিজেরা যারা প্রত্যেক মাসে ফেসিয়াল করি তো তারা কিন্তু একশোর বেশি এখনকার দিনে একশোর বেশি আমরা ইনভেস্ট করি প্রত্যেক মাসে ফেসিয়ালের জন্য তো যদি তোমরা ফেসিয়ালটাকে অ্যাভয়েড করে এটাকে ইউজ করো তো আমি বলবো ভালো রেজাল্ট তোমরা পাবে বাট ফেসিয়ালেও ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু যদি তোমাদের রেঞ্জ একটু কম থাকে তো সেক্ষেত্রে এটা খুব ভালো একটি প্রোডাক্ট তোমরা এটা অবশ্যই ইউজ করো আমার মনে হয় তোমাদের ভীষণই হেল্প হবে আমার নিজের দিক থেকে বলছি ভীষণই ইনস্ট্যান্ট একটা ব্রাইট চলে এসেছে ফেসের মধ্যে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি নিজে ফিল করতে পারছি স্কিনটা ভীষণই আমার ড্রাই ছিল প্রচণ্ড সফট হয়ে গেছে এবং একটা ব্রাইটনিং এফেক্ট এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু কোনো মেকআপ নেই জাস্ট ওই অয়েলটাকে আমি ফেসের মধ্যে মাসাজ করে অ্যাবজর্ব করি তারপর আমি ফেসের মধ্যে কিন্তু কোনো জলও ইউজ করিনি তো তোমরা সব থেকে ভালো হবে যদি রাত্রে শুতে যাওয়ার আগে এই সেট মাস্কটা ইউজ করে তারপর মাসাজ করে ঘুমিয়ে পড়বে সকালে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে সব থেকে বেস্ট সময় হচ্ছে এটা রাত্রে অসাধারণ কাজ দেয় তোমরা অবশ্যই এটা ইউজ করো তো ভিডিও দেখে যদি তোমাদের একটু হেল্প হয়